ঘূর্ণিঝড় মুখার প্রভাবে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় কক্সবাজার জেলার পাঁচশো ছিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে যেখানে পাঁচ লাখ পাঁচ হাজার নয়শো নব্বই জন মানুষ আশ্রয় নিতে পারবেন এছাড়া নগদ টাকা সহ পর্যাপ্ত শুকনো খাবার এবং ঢেউটিন ও চাল মজুত রাখা হয়েছে প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ বললেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান দেড়শো মেট্রিক টন চাল কক্সবাজার জেলার জন্য এবং নগদ উনিশ লক্ষ টাকা এবং সাড়ে তিন টন বিস্কিট এবং ড্রাই কেক রয়েছে তিন দশমিক চার মেট্রিক টন সুতরাং সব কিছু মিলে জেলা প্রশাসন তার সকল অর্গানগুলোকে অ্যাক্টিভ করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানালেন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে তিন হাজার চারশো স্বেচ্ছাসেবক এছাড়াও সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে তো ভলান্টিয়ার স্যার অলসো অ্যাক্টিভেটেড আর আমাদের যে সেক্টর গুলো আছে শেল্টার সেক্টর তারপরে হেলথ সেক্টর এগুলো তো আপনার অ্যাক্টিভেটেড করা হয়েছে ফুড সেক্টর ওরাও অ্যাক্টিভেটেড হয়েছে সেক্টরের পরে যদি বৃষ্টি হয় প্রবল বৃষ্টি হয় যদি ইন্ডিয়ান ক্যাপিটাল ল্যান্ডস্লাইড হতে পারে ফ্লাশ ফ্লাড হতে পারে ওটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি অন্যদিকে গুলো সুরক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড বললেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডক্টর তানজির সাইফ যে জায়গাগুলো ড্যামেজ হয়েছিল সেগুলো গত শুষ্ক মৌসুমে মেরামত করেছি এখন আমরা আমাদের কক্সবাজার সদর এবং টেকনাফের জন্য আমরা প্রায় দুইশো জিও টিউব আমরা আমাদের মজুদে রেখেছি যাতে কোনো কারণে যদি কোনো জায়গায় পানি ঢোকার পসিবিলিটি দেখা যায় আমরা যাতে ইমিডিয়েটলি সেটা ব্যবস্থা নিতে পারি এদিকে সেন্ট মার্টিনের বাসিন্দাদের আশ্রয় নিতে উঁচু ভবন ও স্থানীয় আবাসিক হোটেলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে শামীম আক্তার বাংলাদেশ বেতার কক্সবাজার